আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ভিডিও থ্রি সিক্সটিতে আশরাফুল আলম ওরফে হিরো আলম যাকে নিয়ে আলোচনা করা যায় কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি জাতীয় নির্বাচনেও অংশ নিয়েছিলেন আগামী নির্বাচনেও লড়বেন বলে জানিয়েছেন বিভিন্ন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া হিরো আলমকে বগুড়ার এই যুবক একাধারে প্রযোজক অভিনেতা গায়ক ও সমাজ হিতৈষী ডিশ লাইনের ব্যবসায়ী হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত অনেকেই হিরো আলমের আয়ের উৎস জানতে চায় কিভাবে তিনি সিনেমা প্রযোজনা করেন সেটা জানতে চান এ ব্যাপারে hero Alam BD news three সিক্সটিকে বলেন ফেসবুকে আমার উনিশ লাখের একটি ফ্যান পেজ রয়েছে আর ইউটিউবে হিরো আলম অফিসিয়ালে সাবস্ক্রাইবার এখন তেরো লাখের বেশি মূলত সোশ্যাল মিডিয়ায় এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেই আমার যত আয় তিনি আরো বলেন এখন তো আমার গাওয়া গানও দর্শক শ্রোতারা গ্রহণ করেছেন তবে আয় স্থিতিশীল না কখনো বাড়ে কখনো কমে কোনো মাসে তিন লাখ কোনো মাসে আবার এক লাখ আবার এমনও হয় পঞ্চাশ হাজার টাকা আয় হয় সোশ্যাল মিডিয়া ব্যতীত স্টেজ শো করেও আয় করেন হিরো আলম তিনি জানান বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে কিছু টাকা আসে এই আয়ের টাকা গরিবদের সাহায্য করি সিনেমা নির্মাণ করি টাকা তো জমাই না যা আয় হয় তাই ব্যয় তবে অর্থ বেশি হলে খুব ইচ্ছে ছিল বড় আয়োজনের আরো ভালো ভালো সিনেমা নির্মাণ করার প্রসঙ্গত হিরো আলম অভিনীত ও প্রযোজিত টোকাই বৌজামায়ের লড়াই নষ্ট হওয়ার কষ্ট এই সিনেমা তিনটি মুক্তির অপেক্ষায়